Damn, shorty. <laughs> hey, what's up? Yeah, I'm alone. You know, I can't stop thinking about you. You make me... Oh, it's nothing. It's nothing. <laughs> it's nothing. <laughs> Hold on. Kibbs, is that you, cuz? Get your ass down here, man. Shit, cuz, why you shouting? Hey, man, are you pulling those pranks on me? No, man. You are my homeboy, my fam, my blood. Aww. I was hearing some crazy and weird noises, man. I thought it was you, your homie Kibbs right here. Always got your back. Yeah, cuz. brother from another mother. <laughs> but why it took you so long to come here, man? I was a bit busy, man. You know, Rokomari dot কমে বইয়ের উপরে কিন্তু বর্ণমালা অফার চলতেছে বর্ণমালা অফার এটা আবার কি তিনশো নিরানব্বই টাকার উপরে বই অর্ডার করলে একটা কার্ড ছয়শো নিরানব্বই টাকার উপরে বই অর্ডার করলে দুইটা কার্ড পাওয়া যাবে তাহলে কি হবে এই বর্ণ কার্ডগুলো দিয়ে কেউ যদি রক ও মা রি শব্দটা মিলাই ফেলতে পারে তাহলে কিন্তু সে নিশ্চিত পেয়ে যেতেছে স্মার্টফোন কিংবা বাইক স্মার্টফোন বাইক জাজাকাল্লা মোল্লা ইউটিউব আরে ভাই আমি আরো স্পেশাল ডিসকাউন্টে কিনছি কেমনি বই অর্ডার করার সময় প্রোমো কোড হিসেবে কেজিপি ইউজ করছিলাম ওইটাতেই স্পেশাল ডিসকাউন্ট দিছে use the word KGP to get special discount hey I think someone is watching us মাঝে মাঝে মনে হয় আমরা একা থাকি না there are other things living with us what things you know টিকটিকি তেলাপোকা মশা পিঁপড়া You got me scared, cuz. <laughs> got you, homie. তোমরা তো শয়তান ঘরে ঢোকার রাস্তা তৈরি করে রাখছো ওয়া আব্বা আম্মা প্রত্যেক দিন দোয়া পুরা ফু দেয় বাসায় এরপর আবার কি হইতে পারে বাসায় মানুষ কিংবা জীবজন্তু এর ছবি বা মূর্তি যদি রাখা হয় সেই ঘরে কিন্তু ফেরেস্তা প্রবেশ করতে পারে না তো ফেরেস্তারা না আসতে পারলে কারা আসতেছে একবার ভেবে দেখো খামো মোল্লা উনি তো চোষা বাবা উনি যেই বাবাই হোক রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যেটা পছন্দ করতেন না এবং যে বিষয়গুলো নিষেধ করেছেন সেগুলো আমাদের বর্জন করে চলাই উত্তম I think you should get rid of it your right